পড়তে পড়তে সায়ঙ্গেরা আমি আর তো পড়ার জায়গা না আমি আমি তোরে ভালোবাসি দিয়াই আমার মনে সাজিলে নিঠুর পাশান ভালোবাসার এই প্রতিদান ভালোবাসার এই প্রতিদান চোখের জলে বুক ভাসাই গো চোখের জলে বুক ভাসাই পড়তে পড়তে সায়াঙ্গেরা আমার আর তো পড়ার জায়গা নাই পড়তে পড়তে ছায়াঙ্গেরা আমার আর তো পড়ার জায়গা না আগে যদি জানতাম আমি তোর প্রেমে এত জানা তবে কি আর প্রেম করিতাম রে থাকিতাম যে একেলা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা জয়লা পয়রা হইলাম ছাই গো জয়লা পয়রা হইলাম ছাই পুড়তে পুড়তে ছায়া গেরা আর তো পড়ার জায়গা নাই পড়তে পড়তে ছাই আঙ্গেরা আমার আর তো পড়ার জায়গা নাই কয় হারুনে ও কারণে করলে কেন এত বুকটারে ছিড়িলে দেখবি গো তোর পীড়িতের পোড়ানা নিশিক পোহাই নিশি পোহাই থাইকা সদাই নিশি পোহাই থাইকা সদাই এই অন্তরে শান্তি নাই রে অন্তরে শান্তি নাই পড়তে পড়তে সায়াঙ্গিরাম ওরে আমার আর তো পড়ার জায়গা নাই কোন জায়গায় আর দিবি আগুন এই দেহে আর জায়গা জায়গা নাই পড়তে পড়তে ছায়াঙ্গেরা ওরে আমার পড়ার জায়গা না